অনেকদিন পর কলা বাগানে কলা চুরি করতে যাবো চল চল কলা খেয়ে সব তো ছোট কলা বড় বড় কলা কলাটা তো ভালো লাগবে কিছু নিয়ে

কিন্তু আর কেস সমাধান করা পারে oh, সেটি কিছু করলো নাকি না স্যার কইনি কইনি হ্যালো কি হবে কোন জায়গায় আচ্ছা অ্যাড্রেসটা আমাদের ইমেলে e- পাঠিয়ে কিন্তু স্যার হাঁ করে তো কোনো রাসমারি নাই বেড়ে চুপ কর হ হ্যাঁ, আমরা যাওছি বেড়ে কারবার করো স্যার সময় হ্যাঁ, তো কান্নাই মেঘুর আছে এত বেশি কথা কইস স্যার চলো স্যার যাওছি যাওছি যাও নিছে হ্যাঁ? হ্যাঁ, এই কে এখানে কেলাস দেখা পাচ্ছে আমি স্যার তো তোরা কি করিচ্ছ আমরা কলা দেখতে হাত দেখা পাচ্ছি স্যার স্যার এটা কলা দেখবে আসে হাত দেখা পাচ্ছে তারপর আমাকে ফোন দিছে আচ্ছা ঠিক আছে এই সবাই চাহিদা ভালো করে সাজ করো তো কি কি আছে দেখো এটা এ এটা লে যা তো চেক কর এ তোরা এক এক লাভ যা ফেটি এটি কি আসলো স্যার খালি আমি সঙ্গী যে স্যার তাতে আমি মাথা আছি স্যার তুই তো খাস নি এটা না স্যার ডাকুরাও খালি স্যার হ্যাঁ কি আছে হ্যাঁ, হ্যাঁ আমরা করে যাচ্ছে হ্যাঁ যাচ্ছি দরজা দরজা ভাঙ সারে এখানে তো দরজাই নাই oh, কত বেশি কথা কইছ ভাঙবা কইছ তুই ভাঙ ঠিক আছে ইস লাগে রে আরে তো দরজাই নাই স্যার আপনি তো পারেন দরজা আছে ও আচ্ছা ভুলে কইছে হুঙ্কা এটা বুত্তল এ দোয়া তুই ডাক্তার ডাকি আরে দয়া এই তুমি একটা মেসো গান সারে এই মদে মদ খাইছে কি আমরা মদ খাতে পারছি একটা তুলো Yes, sir. Good time. এই ভালো করে লাগে বড় নাম না এই এই সুলা স্যার এই পাগলের কি কব তো মদ খাই পড়ে আছে ওকে ছাড়ে দাও ছাড় তাহলে ছাড় ওর কি কব হ্যাঁ কি ও মাতা <laughs> আচ্ছা ওকে ছাড়ে দাও ওই শুধু আগে ছাড়ে দাও নাকি ছাড়া দেই হ্যাঁ দে দে দে দে খাদা আমাকে সিআইডি দাও কোনো থাকে ওই হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই ভিডিওতে শুধু গ্রামের ভাষা ব্যবহার করা হয়েছে কেউ সিরিয়াসলি নেবেন না আর আমাদের পাশে থাকবেন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ধন্যবাদ